দেশে তো এখন বিবিদের তালাক দেওয়ার খুব ছড়াছড়ি না আমি কথা বললে আবার আপনারা বলেন না যে রাষ্ট্রবিরোধী কথা বলছে না আমি রাষ্ট্রবিরোধী কথা বলছি না রাষ্ট্রে আমাদের আদালতে রাষ্ট্রীয় আইনে আছে যে বিবিরা স্বামীকে কি দিতে পারে ডিভোর্স দিতে পারে আছে না নাই কিন্তু রাষ্ট্রীয় যেই বিবাহের কাবিন নামা আছে এবং রাষ্ট্রের এই আইনটাকে যেভাবে সাজানো আছে আমাদের সমাজে সেভাবে দেওয়া হয় না স্বামী শুধু তালাক দিবে একমাত্র তালাক দেওয়ার অধিকার কার স্ত্রী যদি সারা জীবন যদি কয়েক লক্ষবার যদি স্বামীকে তালাক দেয় তালাক হবে না কয়েক লক্ষবার তালাক দিলেও হবে না চোদ্দ গোষ্ঠী তালাক দিলেও তবে হ্যাঁ শরীয়তে একটা অপশন আছে এরকম যদি স্বামী তার স্ত্রীকে বলে ভালো করে বুঝেন যে তুমি যদি কখনো চাও যদি আমাকে ভালো না লাগে আমার সাথে সংসার করতে মনে না চায় তো তোমাকে আমি এই অধিকার দিলাম যে তুমি আমার পক্ষ থেকে তালাক গ্রহণ করতে পারবে ভালো করে বুঝেন আমার পক্ষ থেকে কি করতে পারবে না তালাক দিতে পারবে না স্বামী যদি অধিকার হস্তান্তর করে তারপরেও তালাক দিতে পারবে না দেওয়া তো কেয়ামত পর্যন্ত নারীদের তালাক দেওয়ার কোনো অধিকারই নেই তালাক গ্রহণ করার অধিকার যদি স্বামী বলে আমার পক্ষ থেকে তালাক গ্রহণ করতে পারবে তুমি চাইলে তাহলে এটাকে বলা হয় তাফিজে তালাক তালাকের অধিকার হস্তান্তর করা তো স্বামী কর্তৃক যদি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার হস্তান্তর করা হয় এক নম্বর শর্ত দুই নম্বর হলো এই অধিকার বলে স্ত্রী যদি বলে যে আমি আপনার পক্ষ থেকে এক তালাক গ্রহণ করিলাম দুই তালাক গ্রহণ করিলাম আপনার পক্ষ থেকে তালাক গ্রহণ করিলাম এই শব্দে যদি বলে তাহলেই তালাক হবে আর ওই অধিকার দেওয়ার পরেও যদি স্ত্রী বলে আমি আপনাকে তালাক দিলাম তবুও তালাক হবে না তালাক দিলাম শব্দ স্ত্রীর ব্যাকরণে না এটা মনে রাখবেন স্ত্রী তালাক দিতে পারবে না স্বামী যদি অধিকার হস্তান্তর করে তাহলে তালাক গ্রহণ করতে পারবে ও যুবকেরা যারা বিবাহ করেন নাই বারবার সতর্ক করে দিচ্ছি আপনার যে কাবিন নামা থাকবে একটা ফরম থাকবে ওই যে দস্তখত করেন যে যেদিন বিয়ে করলেন ওটার মধ্যে আঠারো নম্বর যে অপশন আছে ওখানে কতগুলো ধারা লেখা আছে আঠারো নম্বর ধারায় লেখা আছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার হস্তান্তর করা হয়েছে কি না যদি হয়ে থাকে কি কি শর্তে হয়েছে আপনি সিগনেচার করার আগে ওই আঠারো নম্বর ধারাটার মধ্যে লিখে দিবেন যে না অধিকার হস্তান্তর করা হয় নাই এটা লিখে তারপরে সিগনেচার করেন নাইলে কিন্তু তীর হাত থেকে ছুটে গেছে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে এই অধিকার দেওয়ার পরেও যদি স্ত্রী তালাক দেয় হবে না যদি তালাক গ্রহণ করে তাইলে হবে তিন নম্বর কথা আমাদের দেশে বর্তমান যে সমস্ত কাজীরা বিবাহ পড়ায় আল্লাহ পাক এদের উপরে রহম করেন পড়াশোনা তো কিচ্ছু নাই এই স্বামী স্ত্রীদের মধ্যে গন্ডগোল আর এই তালাক আর তালাক প্রাপ্তা স্ত্রীকে তওবা পড়ায় আবার জোড়া লাগানো এই সমস্ত দায়িত্ব এই কাজীরা নিয়ে নিয়েছে এরা শরীয়তের বিধান সম্পর্কে কিছুই জানে না উল্টা পাল্টা এরা করে কি সাদা কাগজের মধ্যে বরকে বলে যে আপনি সিগনেচার করেন পরে আমি এগুলো লিখে নিব আপনি তো সাদা কাগজে সিগনেচার করলেন জামাই মানুষ আপনি নতুন জামাই সরমে কিছু বলেন না সিগনেচার করে দিলেন এই বেটায় পরে ঘরে বসে বসে লেখে যে হ্যাঁ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়েছে এগুলো পরে গিয়ে লেখে আপনি সিগনেচার করলেন আগে তখন তো কিছু লেখা ছিল না পরে লেখলে কি হবে এখন এই কাগজটা যখন আমাদের কাছে দারুল এফতায় আসে আমরা পড়ে যাই বিপদে দেখা যায় যে স্বামীর লেখা এক রকম ওখানে লেখা আরেক রকম স্বামীকে জিজ্ঞাসা করলে বলে হুজুর আমি যখন সিগনেচার করেছি তখন তো কিচ্ছু লেখা ছিল না তাইলে এইভাবে যদি পরে কাজী সাহেব লেখে এই এই অধিকারের কারণে যদি স্ত্রী তালাক গ্রহণও করে তবুও তালাক হবে না মুদ্রা কথা হলো অধিকাংশ ডিভোর্স যেগুলো মেয়েদের পক্ষ থেকে দেওয়া হয় একটাও তালাক হয় না আর যখন তালাক হইল না তখন এই মেয়েটা যদি আরেকখানে বিবাহ করে বিবাহ হবে বিবাহ হবে এরপরের টান আমি বললাম না আল্লাহ আমাদেরকে হেফাজত করে